হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আজকের ওপেন নেচার শোতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা চলে এসেছি আপনাদের সাথে প্রকৃতিতে ঘুরে ঘুরে কথা বলার জন্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আকাশে যদি আপনারা একটু খেয়াল করে থাকেন তাহলে দেখেন প্রচুর মেঘ রয়েছে এই বৃষ্টিমুখর সময় আপনাদের সাথে একটা ভিন্ন আঙ্গিকে কথা বলতে আমার কিন্তু ভালোই লাগছে যদিও একটু কঠিন এই সময় ভিডিও তৈরি করা কারণ মাঝে মাঝেই বৃষ্টি আসছে এই সময় প্রকৃতির সাথে ভিডিও তৈরি করা বেশ কঠিন তবে একটা ভিন্ন মাত্রা দাঁড় করানোর যে চেষ্টা আমি করছি আপনারা জানেন ইউটিউবে সাধারণত এই ধরনের ভিডিও কিন্তু দেখা যায় না আমি একটা নতুন পরিকল্পনা করেছি কারণ আমি যেসব বিষয় নিয়ে এই ওপেন নেচার শোতে কথা বলি সেগুলো একটু ক্রিটিক্যাল প্রকৃতির সাথে যদি ঘুরে ঘুরে কথা বলা যায় আর আপনাদের মনোযোগটা যদি আমি আকর্ষণ করতে পারি তাহলে আশা করা যাচ্ছে আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন এবং আপনাদের শেখার মতো ধৈর্যটা থাকবে এই চিন্তা থেকে কিন্তু আমি এই ভিডিও শুরু করেছি এবং আমি নিজে এটা খুবই এনজয় করছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভিডিওতে অবশ্যই ভুলবেন না আর সেই সাথে সাথে চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মুদ্রা বা যেটাকে আমরা এখন খুব বেশি চিনি ক্রিপ্টোকারেন্সি বলে ডিজিটাল মুদ্রা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আপনারা জানেন আমার চ্যানেলে আমি ডিজিটাল মুদ্রা নিয়েই বেশি কথাবার্তা বলে থাকি আমার ভিডিওগুলো মেইনলি ডিজিটাল মুদ্রার উপরে যদিও আমরা জানি যে বাংলাদেশে এখনও ডিজিটাল মুদ্রা বৈধ নয় তবে আপনারা যদি একটু খোঁজখবর নেন তাহলে আমার একটা কথার সত্যতা পাবেন সে কথাটা হচ্ছে বাংলাদেশও কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে চিন্তাভাবনা করছে বাংলাদেশের বাজেটে আগামী বছরের বাজেটে কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা প্রস্তাবনা এসেছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন গুগল করবেন একটু তাহলে জানতে পারবেন আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে স্বীকৃতি পেলেও পেতে পারে আর যদি নাও পায় তবুও কোনো একটা বিষয় নিয়ে যেটা পৃথিবীতে চলছে আমাদের পৃথিবীতে চলছে সেই বিষয় নিয়ে জেনে রাখা বা শেখা কিন্তু দোষের কিছু নয় এই জন্যে আমি মূলত এই টপিকসগুলো নিয়ে আমার চ্যানেলে কথাবার্তা বলে থাকি আমার এই ভিডিও তৈরির কোনো উদ্দেশ্যই নেই যে আপনারা অবৈধভাবে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করেন আমি শুধুমাত্র শিক্ষার জন্য এই ভিডিওগুলো রেকর্ড করছি আশা করছি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন আমরা ক্রিপ্টোকারেন্সি বলতে বিটকয়েনকে বুঝি আমরা সাধারণত জানি যে বিটকয়েনই হলো প্রথম ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি যেটা সাতোশি নাকামতো নামক এক একজন মানুষ অথবা একটা গ্রুপ পৃথিবীতে নিয়ে এসেছে কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা তথ্য দেব যে এই সেটা হচ্ছে যে এই বিটকয়েন কিন্তু প্রথম ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল কারেন্সি ব্যবস্থা বা ডিজিটাল মুদ্রা ব্যবস্থা নয় উনিশশো সালে মার্কিন গুপ্ত লেখনবিদ ডেভিড চৌম কিন্তু প্রথম এই ডিজিটাল মুদ্রা নিয়ে গবেষণা শুরু করে কাজ করা শুরু করে পরবর্তীতে উনিশশো সালে তিনি প্রথম ডিজি ক্যাশ নামক একটা ব্যবস্থা নিয়ে আসেন যেটা দিয়ে পেমেন্ট করা যায় ডিজিটালি পেমেন্ট করা যায় সেখানে যে অ্যাসেটটা থাকে সেই অ্যাসেটটা ধরা যায় না ছোঁয়া যায় না পকেটে রাখা যায় না এটা শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় একজন থেকে আরেকজনে তাহলে কি দাঁড়ালো উনিশশো সালেই কিন্তু ডিজিটাল মুদ্রা পৃথিবীতে চলে এসেছে যদিও সেটা তখনও সেইভাবে সুন্দর করে গুছিয়ে উঠতে পারেনি সোজা বাংলায় যেটা বলে মানে এমন কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি যাতে মানুষের চোখে পড়বে মানুষের যেটা প্রয়োজন সেটা মানুষ বুঝবে এরপরে এই জিনিসটাই দুই সালে এই সাতোশী নাকামতোরা অথবা সাতোশী নাকামতো তারা এই জিনিসটাকেই আরও সুন্দর করে গুছিয়ে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে একটা সুরক্ষিত সিস্টেম তৈরি করে এবং সেটাকে অঙ্ক দিয়ে সেই সিস্টেমটাকে পুরোপুরি অঙ্ক দিয়ে মেনটেন করে সায়েন্সের সাথে সংযোগ রেখে এই ডিজিটাল মুদ্রা পৃথিবীতে নিয়ে আসে যেটা স্ট্রংভাবে বর্তমানে পৃথিবীতে চলছে তবে দুই সালে যখন এটা পৃথিবীতে আসে বিটকয়েন পৃথিবীতে আসে তখন কিন্তু এতটা জনপ্রিয়তা পায়নি এতটা স্বীকৃতিও পায়নি বিভিন্ন দেশে এটা তার বেশ কয়েক বছর পরে কিন্তু পৃথিবীতে মানুষের মধ্যে সাড়া ফেলতে থাকে মানুষ বুঝতে থাকে যে আমাদের ডিজিটাল কারেন্সির প্রয়োজন আছে আমরা ডিজিটাল ডিজিটাল কারেন্সি ব্যবহার করতে পারি ডিজিটাল কারেন্সি আমাদেরকে ব্যবহার করতে হবে এবার কথা হচ্ছে ক্রিপ্টো নিয়ে আমাদের দুই ধরনের টেন্ডেন্সি আছে একটা হচ্ছে ক্রিপ্টো হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা যেটাতে ইনভেস্ট করে আমরা লাভবান হতে পারি অনেকে মনেই করে না যেটা কোনো লেনদেনের মাধ্যম এটা যে টাকার মতো লেনদেন করা যায় আমরা যে ফিজিক্যাল মুদ্রা ব্যবহার করি সেরকম লেনদেন করা যায় এরকম মনে করে না হ্যাঁ এটা ঠিকই যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে আপনি লাভবান হতে পারেন তবে এখানে এর সাথেই এই যে আমরা যে ইনভেস্টটা করব এই ইনভেস্টের সাথেই কিন্তু লেনদেন জড়িত লেনদেন না করলে কিন্তু আপনার এখান থেকে লাভ আসতো না মনে করুন কোনো একটা কোম্পানি বিটকয়েন কিনলো অনেক পরিমাণে বিটকয়েন কেনার কারণে আপনারা জানেন যে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি পায় যদি চাহিদার তুলনায় যোগান কম থাকে যখনই গ্রাহকের তুলনায় বিটকয়েনের সংখ্যা মার্কেটে কমে যাবে কারণ কেউ একজন অনেক পরিমাণে কিনে রেখেছে তখন কিন্তু বিটকয়েনের প্রাইস আপ হবে সব ধরনের ক্রিপ্টোকারেন্সির প্রসেসটাই তাই এখন আপনি যদি একজন ইনভেস্টর হন আপনি যদি কিছু পরিমাণ কিনে রাখতে পারেন এবং মার্কেটে যখন চাহিদা তৈরি হবে অথবা চাহিদার তুলনায় যোগান কম হবে তখন যদি প্রাইস আপ হয়ে যায় আপনি সেই প্রাইসে কিন্তু মার্কেট প্লেসে সেল করে দিতে পারবেন এবং সেখান থেকে প্রফিট নিতে পারবেন এটা হচ্ছে এটাকে বলে ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন তবে এই মার্কেটটা মারাত্মক ঝুঁকি সাপেক্ষ আপনি সঠিকভাবে অনেক অনেক হাজার হাজার ক্রিপ্টোকারেন্সি রয়েছে আপনি যদি সঠিকভাবে রিসার্চ না করতে পারেন তাহলে এখানে বড় ধরনের লস করার সম্ভাবনাও আছে এই জন্যে আমার কথা শুনেই কেউ ট্রেডিংয়ে লাভ দিয়ে পড়বেন না একটু ভেবে চিন্তা করবেন এখন যেটা কথা বলছিলাম যে যখন কেউ কিনবে তাহলে এটা কেন কিনবে মানুষ এটা কিনবে কারণ এটা আমাদের ফিজিক্যাল মুদ্রার মতো লেনদেন করা যায় বিভিন্ন জায়গায় এটা দিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কিনতে পারি কয়েকটা কারণে মানুষ এই ডিজিটাল মুদ্রাটা ব্যবহার করবে ফিজিক্যাল মুদ্রা ব্যবহার করবে না সেটা হচ্ছে প্রথমত আপনি চিন্তা করুন যদি বাংলাদেশি টাকায় ধরি মনে করুন আমি টেসলা থেকে একটা গাড়ি কিনব টেসলা থেকে গাড়ি কিনতে গেলে আমাকে বাংলাদেশি টাকা কনভার্ট করতে হবে ডলারে সেখানে আমাকে যে পরিমাণ ফিস দিতে হবে শুধু টাকা কনভার্ট করতে গিয়ে যে পরিমাণ মুদ্রা স্থানান্তর খরচ আমাকে বহন করতে হবে তাতেই আমার অনেক টাকা চলে যাবে এ হচ্ছে এক নাম্বার দ্বিতীয়ত আমার এই প্রসেসটা করতে হবে হয়তো কোনো আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে করতে গেলে এই প্রসেসটা কিন্তু অনেক লেন্দি প্রসেস আমার যদি যদি আমি মনে করি যে আমার এইখান থেকে টেসলাতে টাকা পাঠানোর প্রয়োজন আছে আমি যদি ব্যাংকের মাধ্যমে পাঠাই তাহলে এটা বেশ কয়েকদিন লেগে যাবে কিন্তু এই দুইটা সমস্যারই সমাধান কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে প্রথমত আপনার কোথাও আপনার নিজের যে অ্যাসেট আছে সেটা কোথাও আপনার এক্সচেঞ্জ করে তারপরে ব্যবহার করতে হচ্ছে না পৃথিবীর অন্য কোনো দেশে অথবা আপনার এই ট্রান্সফারের জন্যে কাউকে কোনো বাড়তি ফিসও কিন্তু দিতে হচ্ছে না আপনি সরাসরি যাকে দিতে চান তাকে ট্রান্সফার করে দিলেন সে আপনাকে পণ্য দিয়ে দিল কেনাকাটা কিন্তু হয়ে গেল আপনার বাড়তি কোনো ফিস লাগলো না টাকা এক্সচেঞ্জের ঝামেলা নেই দেরিতে আপনার টাকা পৌঁছালো না আপনার যখন আপনি চাইলেন তখনই সেন্ড করতে পারলেন তখনই আপনার জিনিসটা আপনি কিনে নিতে পারলেন আপনার কিনতেও সময় অপেক্ষা করতে হলো না কারণ আপনি আপনার টাকা সহজে পাঠাতে পেরেছেন আপনার অর্থ সহজে পাঠাতে পেরেছেন এই জন্যে মানুষ কিন্তু দিন দিন ডিজিটাল মুদ্রা ব্যবহারের প্রতি উৎসাহী হচ্ছে এবং ডিজিটাল মুদ্রা ব্যবহারের জন্য মানুষ যখন কিনছে অনেক বড় বড় ওয়েলস তারা যখন কিনছে অনেক বড় বড় লেনদেনের জন্য তারা যখন ডিজিটাল মুদ্রাকে ব্যবহার করছে তখনই মার্কেটে ডিজিটাল মুদ্রার প্রাইস বেড়ে যাচ্ছে যারা ট্রেডিং করছে তারা এটা থেকে প্রফিট বুক করতে পারছে এক ভিডিওতে অনেক কিছু বলা যাবে না ডিজিটাল ডিজিটাল মুদ্রা আমি যেটুকু বললাম এটুকুই ডিজিটাল মুদ্রা শেষ নয় ডিজিটাল মুদ্রা অনেক বড় একটা ব্যাপার এটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে আমি আমার এর আগে বেশ কয়েকটা ভিডিওতে অনেক ছোট ছোট বিষয়ে বুঝিয়েছি যেমন তার মধ্যে একটা ছিল ইম্পর্টেন্ট ব্লক চেন আপনারা ওই ভিডিওগুলো একটু দেখবেন যদি আপনার শেখার ইচ্ছা থাকে তো এই ভিডিওতে এইটুকুই বলবো এর পরের ভিডিওতে এর পরের যখন ওপেন নেচার শো হবে আগামী সপ্তাহে তখন আমি আরও নতুন কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে আপনারা জানাতে ভুলবেন না যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার মতামত কী বাংলাদেশে কি ক্রিপ্টোকারেন্সি বৈধতা পেতে পারে নাকি পারে না ক্রিপ্টোকারেন্সি মানুষের জন্য কি সুফল বয়ে আনবে নাকি কুফল বয়ে আনবে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন